السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين আজকে অষ্টম শ্রেণীর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত মারহাবান বিকুম إلى شقها الدراسي ليس في السامن অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো অনলাইন ক্লাসে তোমাদের সাথে আসতে পেরে অনেক ভালো লাগছে আজকের তোমাদের যে বিষয় সেটি হলো তোমাদের আরবি দ্বিতীয় পত্র কাওয়াইদুল লুগাতিল আরবিয়া তো তোমরা সবাই জেডিসি পরীক্ষার্থী তোমরা সবাই নিজ নিজ বাসায় আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হয়ে তোমরা সবাই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ ভালোভাবে আমরা জানি তো তোমাদের পরীক্ষার প্রস্তুতির অংশ বিশেষ আজকে আমরা এই তোমাদের আরো দ্বিতীয় পত্র নিয়ে আমরা একটু আলোচনা করব তো গত দুই ক্লাসে তোমাদের সাথে নাহুয়া এবং সরব নিয়ে মোটামুটি সামান্য আলোচনা করেছি তো আজকে তোমাদের সামনে যে আজকে টপিকটা নিয়ে আসছে সেটি হলো আজকে রচনা আজকে আমরা তার রচনা নিয়ে আজকে তোমাদের সাথে আমরা অনলাইন ক্লাসে ইনশাল আমরা আলোচনা করব তো তোমাদের একটা রচনা আছে আল কোরআনুল এটা অত্যন্ত কমন এবং ফেভারিট একটি রচনা এটা সবাই শিখতে চায় অনেক সহজ অনেক ভালো তো এটা তোমাদের জন্য মোটামুটি অনেক কমন এই জন্য আজকে আমরা আল কোরআন কারিম নিয়ে আমরা আজকে আলোচনা করব তো তোমরা রচনাটা প্রথমে লিখতে গেলে শুরুতে তোমরা আল কোরআন কারিমটা এভাবে হেডলাইন করে শিরোনাম করে লিখতে হবে এরপরে তোমাদের লিখতে হবে আল ইফতিতাহ আল ইফতিতাহ অর্থাৎ নিকাহ তোমরা যেভাবে ভূমিকা লেখো এটা আরবিতে আল ইফতিতাহ দেখলে এটা সুন্দর না সুন্দর দেখা আধুনিক আল ইফতিতাহ আল ইফতিতাহের মধ্যে আসবে আলহামদুলিল্লাহ ইল্লাযী علمنا القرآن والبيان والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين তো এটার অর্থ তোমরা সবাই জানো সকল প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে কোরআন এবং বর্ণনার শিক্ষা দিয়েছেন সালাদ রহমত শান্তি বর্ষিত হোক সকল নবী রাসুলের সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপর এবং তার পরিবার এবং তার সকল সাহাবির উপর অর্থ তোমরা অর্থ সহ জানলে একটু শিখতে তোমার ভালো লাগবে তোমরা মুখস্থ করতে সহজ হবে আমরা একটু অনুবাদটা বললাম এরপরে আমরা দ্বিতীয় স্টেপে যাব তারিফুল কোরআন কোরআনের পরিচয় প্রতিটি রচনাতে ভূমিকার পরে ওই বিষয়ের পরিচয় দিতে হয় তারিফুল কোরআন কোরআনের পরিচয় তো কোরআনের পরিচয় অত্যন্ত সংক্ষিপ্ত আকারে তোমরা দিবে যেমন আমি দিয়েছি আল কোরআন মা'না লুগাতান আল মাকরু وفي الاصطلاح القرآن هو المنزل على الرسول صلى الله عليه وسلم المكتوب في المصاحف المنقول عنه نقلا متواترا بلا شبهة কোরআনের আবেদনিক অর্থ হলো পঠিত আর পারিভাষিক অর্থ হলো কোরআন এমন একটি কিতাব যা রসুল সাল্লাহ আলী সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে এবং কোরআনে যা লিখিত এবং বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম থেকে এই কোরআন এমনভাবে বর্ণিত হয়েছে আমাদের পর্যন্ত যে তাতে কোনো সন্দেহ নেই এবং আমরা কোরআন এত বেশি সংখ্যক মানুষের কাছ থেকে শুনেছি যে এখানে সন্দেহের কোনো অবকাশ নাই যে কোরআন এটি আল্লাহর কালাম বিশ্বনবীর উপর অবতীর্ণ হয়েছে এতে কোনো সন্দেহ নেই তো তোমরা অর্থসহ তোমরা একটু মাথা যদি থাকে তাহলে তোমাদের এই রচনাটা মুখস্থ করতে তোমাদের সহায়ক করে ভালো লাগবে তো তোমরা একটু বেশি বেশি পড়বে ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে এরপরে আসছে যে হাতফু নজরুল কোরআন লক্ষ্য কোরআন কোরআন অবতরণের লক্ষ্য কোরআন কেন অবতীর্ণ হয়েছে তার লক্ষ্য হাতফু লক্ষ্য তো আমরা কোরআন অবতরণের লক্ষ্য হাতফু কোরআনে আমরা সংক্ষিপ্ত আকারে আমরা লিখব যে আনজার আল্লাহুল লিহিদায়াতিন নাসি ওয়া ইখরাজিহিম মিনাজ জুলুমাতি নূর كما قال الله تعالى كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور আল্লাহ তাআলা এই কোরআন অবতীর্ণ করেছেন মানুষের হেদায়েতের জন্য এবং মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য অন্ধকার হলো কুফরি আর নূর হলো ঈমান কুফুরির অন্ধকার থেকে ইমানের আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন যেমন আল্লাহ তালা বলেন কিতাবুন কোরআন এমন একটি কিতাব যা আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি যাতে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে পারেন তোমরা নতুন তোমরা শিখবা বেশি বেশি পড়বে ইনশাল্লাহ অনেক সুন্দর সহজ একদম ছোট করে দিয়েছি এরপরে আমাদের যেই শিরোনামটা আসছে সেটা হলো শারফুল কোরআন শারফুল কোরআন কোরআনের মর্যাদা কোরআনের মর্যাদা আমরা আরো সংক্ষিপ্ত করে দিয়েছি আমাদের জন্য একেবারে সহজ ইন্নাল কোরআন হুয়া আযমুল কুতুবিস আল্লাতী মা ক্বাবলাহু من الكتب المنزلة وهو يتحدى بجميع الكتب في الدنيا من حيث الصحة অর্থটাকে একটু বলবো হ্যাঁ একটু বলছি তোমাদের একটু সহজ হবে নিশ্চয়ই কোরআন হচ্ছে আসমানি কিতাব সমূহের মধ্যে সবচেয়ে বড় যা তার পূর্বের অবতীর্ণ সকল কিতাবকে সত্যায়িত করে এবং এই কোরআন পৃথিবীর সকল বইয়ের সাথে চ্যালেঞ্জ করে যে আমি শুদ্ধ আমি সহি তোমাদের মধ্যে থেকে আমার কোরআন সবচেয়ে সহি এবং নির্ভুল তো আমরা এভাবে বারবার পড়ব প্র্যাকটিস করব শিখবো ইনশাল্লাহ তোমাদের অনেক ভালো লাগবে কয়েক ছোট করে দিয়েছি একদম ছোট করে দিয়েছি এরপরে আমরা এরপরে স্টেপে যাব ফতুলু তিলাওয়াতিল কোরআন কোরআন তেলাওয়াতের ফজিলত কোরআন তেলাওয়াতের ফজিলত ফজলু তিলাওয়াতিল কোরআনি এরাব সহকারে পড়বে এরাব সহকারে পড়লে আমাদের তাড়াতাড়ি মুখস্থ হয়ে যাবে وفي تلاوة القرآن أجر عظيم وهي أفضل الأعمال النفلية حيث قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن حرفا ফালাহু আশরু আমসালিহা কোরআন তেলাওয়াতে অনেক সোয়াব রয়েছে আর নফল আমল সময়ের মধ্যে কোরআন তেলাওয়াত সর্বোত্তম এবং যেমন নবীজি সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে কোরআনের একটি হরফ তেলাওয়াত করবে আল্লাহ রাবুল আলমিন প্রতি হরফের পরিবর্তে দশটি করে নেকি দান করবে তো তোমরা ভালো করে শিখবে অর্থসহ তোমাদের ভালো লাগবে আর এটা বারবার করবে বারবার করবে আর তোমরা যখন অ্যারাব লাগালে সমস্যা হবে অর্থ বুঝতে সমস্যা হবে তখন তোমরা এই ভিডিওটার সাহায্য নেবে আমরা এরপরে যাব ওয়াজিবুনা না হাবাল কোরআনি ওয়াজিবুনা নাহওয়াল কোরআনি কোরআনের প্রতি আমাদের কর্তব্য কোরআনের প্রতি আমাদের কি দায়িত্ব কি কর্তব্য রয়েছে তা আমরা করব يجب علينا أن نقرأ القرآن صحيحا نفهمه فهما كاملا وأن نتعلمه ونعلمه একদম সহজ অনেক সুন্দর আমাদের উচিত কোরআনকে শুদ্ধভাবে পাঠ করা আর কোরআনকে পরিপূর্ণভাবে বোঝা আর কোরআনকে শিক্ষা এবং অপরকে শিক্ষা দেয়া এরপরে আমরা যাব যে খাতিমা আমরা উপসংহারে চলে এসেছি আল খাতিমাতু আল খাতিমাতু তো আমরা আলহাতিমাটা একেবারে ছোট একেবারে তোমাদের জন্য ছোট করে দিয়েছে সবাই পারবে আল কোরআন দুস্তুরুল মুসলিমিনা আলাইনা আন নাতামাসসাকাহু বিল ফালাহি ওয়ান কোরআন হচ্ছে মুসলমানদের সংবিধান আমাদের উচিত এই কোরআনকে শক্তভাবে ধরা সফলতার জন্য যদি আমরা সফল হতে হয় এই কোরআনকে আমাদের শক্ত করে ধরা উচিত কারণ কোরআন হচ্ছে মুসলমানদের সংবিধান আল কোরআন দুস্তুরুল মুসলিমিনা فعلينا أن نتمسكه للفلاح والنجاح তো আশা করি তোমাদের অনেক ক্লাসটা অনেক ভালো লেগেছে অনেক চমৎকার একটি ক্লাস তোমরা এই ক্লাসটাকে অনেক মূল্যায়ন করবে ক্লাসটাকে তোমরা গুরুত্ব দেবে কারণ এরকম একটা ক্লাস রেডি করতে অনেক সময়ের দরকার অনেক কষ্টের দরকার অনেক মেধা ব্যয় হয় তো এটা তোমাদের জন্য যারা জেডিসি পরীক্ষার্থী এটা তোমাদের জন্য করা হয়েছে তোমরা একটু মন দিয়ে শিখবে এবং আমাকে তোমরা এই হোয়াটসঅ্যাপে অডিও রেকর্ড করে আমাকে শোনাতে পারবে যে তোমার শুদ্ধ হচ্ছে কিনা বা অথবা তুমি লিখে আমাকে হোয়াটসঅ্যাপে দিতে পারো যে আমি বলবো যে তুমি কোন জায়গায় ভুল হচ্ছে আর তোমরা এটা মুখস্থ লেখার চেষ্টা করবা এবং তোমরা এই ভিডিও থেকে দেখে দেখে তোমাদের ওই লেখাটা কিন্তু শুদ্ধ করবে আশা করি তোমরা অনেক ভালো রেজাল্ট করবে তোমরা সুন্দর রেজাল্ট করবে সবাই প্লাস পাবে বাবা মায়ের মুখে হাসি ফোটাবে আমাদের মুখে হাসি ফোটাবে সব ভালো থাকবে আবার দেখা হবে ইনশাআল্লাহ সব ভালো থাকবে শুক্র লাকুম ইলা লিকা ইসানি ইনশাআল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি